আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু সুপুরের শ্রোতামণ্ডলী এর আগে একটি ভিডিও করেছিলাম তাতে হিন্দু ধর্মের কিছু বই আপনাদেরকে দেখিয়েছিলাম আপনারা অনেকে অনুরোধ করেছিলেন তো তারপরে অনেকে অনুরোধ করেছেন যে খ্রিস্টান ধর্মের তুলনামূলক ধর্মতত্ত্বের জন্য কোন কোন বইগুলো প্রয়োজন এবং কিভাবে গবেষণা শুরু করতে পারেন তো যাই হোক তার জন্য আজকে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল আসলে নেই আজকে আমরা শুধুমাত্র আমার যে বাড়িতে ছোট্ট একটা লাইব্রেরি আছে সেই লাইব্রেরিগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো প্রথমে মনে রাখতে হবে আসলে খ্রিস্টান ধর্মের অনেকগুলো গ্রন্থ নয় ওদের একটাই গ্রন্থ সেটা বাইবেল যেমন হিন্দুদের অনেকগুলো ধর্মগ্রন্থ আছে অনেকগুলো স্বতন্ত্র বেদ রামায়ণ মহাভারত পুরাণ উপনিষদ একাধিক তো খ্রিস্টানদের মূলত কোনো ধর্মগ্রন্থ নেই ওদের একটাই ধর্মগ্রন্থ সেটা বাইবেল তাই বাইবেল তো একটাই গ্রন্থ ওদের স্বতন্ত্র লাইব্রেরির প্রয়োজন হয় না তবে হ্যাঁ লাইব্রেরির অনেকগুলো ভার্সন আছে অনেকগুলো ভার্সন আছে অনেকগুলো ট্রান্সলেশন আছে সেইগুলো সংগ্রহ করতে পারলে হ্যাঁ অনেকগুলো বই হতে পারে তবে তাদের মূলত একটাই বই তো যাই হোক আজকে আপনাদেরকে আমি কিছু আমার ব্যক্তিগত লাইব্রেরিতে যেসব বাইবেলগুলো আছে এবং খ্রিস্টান ধর্ম সম্পর্কে জানার জন্য যারা আগ্রহী তারা কোন কোন বইগুলো সংগ্রহ করবেন আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে আজকে সেগুলোই দেখাবো আসেন প্রথমে কয়েকটা বাইবেলের ভার্সন দেখাই আজকে আমি যেগুলো দেখাবো আমাকে লাইব্রেরিতে যেগুলো আসলে শিখেছে সেগুলোই দেখাবো আসলে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ যেহেতু একটি বাইবেল তার জন্য খুব বেশি নেই হালকা পাতলা কিছু আছে তো যাই হোক তারপর আপনাদেরকে দেখাই আসলে এটা দেখছেন সহজ বাংলা বাইবেল সবগুলো তো খুলে দেখানো সম্ভব নয় সহজ বাংলা বাইবেল এখানে অনেকগুলি বাইবেল রাখা আছে এগুলো সবই বাইবেল মানে আমি বাইবেলের বিভিন্ন ভার্সন যেগুলো মানে জোগাড় করতে পেরেছি আর কি এগুলো সবই বাইবেল আরও আছে বাইবেলের বিভিন্ন ভার্সন আমি একটা একটা করে আপনাদেরকে সবই দেখাবো তো যাই হোক আমি প্রথমে দেখাই এটা সহজ বাংলা বাইবেল এই বাংলা বাইবেলটা যদি কেনেন এখানে কি কি আপনার জন্য উপকারী আছে আমি একটু কিছু বলে দিই আসলে এটা সহজ বাংলা বাইবেল এটা কলকাতা থেকে আসলে ছাপানো হয়েছে তো এইখানে একটা জিনিস আপনি সবচেয়ে বেশি ভালো পাবেন সে বিষয়টা হচ্ছে যে এই বাইবেলটার সাধু ভাষায় রচনা করা হয়েছে এবং বাইবেলটার প্রথমে বিস্তীর্ণ একটা ভূমিকা আছে একটা অনেক বড় ভূমিকা বাইবেল সংকলনের ইতিহাস যীশু খ্রিস্ট কে বা কী বাইবেল কীভাবে আসলো আছে যেখানে লেখা আছে যদিও কালের বিবর্তনের কবলে মূল পুস্তকে তথা তৎকালীন পাণ্ডুলিপির অনেক কিছুই ধ্বংসপ্রাপ্ত মানে বাইবেলে কিন্তু আপনি একটা দলিল গ্রহণ করতে পারবেন এই বাইবেল থেকে যে বাইবেলের ভূমিকাতে লিখে রেখেছে যে বাইবেলে অনেক মূল পুস্তক মানে মূল ট্রান্সলেশন মূল পুস্তক যেটা গ্রিক হিব্রু ভাষায় তার অনেক কিছুই ধ্বংস হয়ে গেছে তো বাইবেলের মূল কোডেক্স যেটা পাণ্ডুলিপি যদি ধ্বংস হয়ে যায় তাহলে বাইবেলের মধ্যে একটা সন্দেহ সংশয় সৃষ্টি হওয়ার কথা কেন তাদের কাছে মূল পাণ্ডুলিপি ধ্বংসপ্রাপ্ত তার পাণ্ডুলিপি ধ্বংস হলে এখানে একই ধরনের কথা লেখা আছে এগুলো আমার আমি পড়াশোনা করার সময় আমি এগুলো দাগিয়ে রেখেছি যাই হোক গোটা বাইবেলটা এখানে আমার মানে প্রায় যেগুলো পড়া আছে আমি দাগিয়ে রেখেছি গোটা বাইবেলের এগুলো দাগানো আছে গোটা বাইবেলটাই দাগানো আছে এইভাবে যেগুলো আমার দরকার রেড দিয়ে দাগানো আছে এটা হচ্ছে এখানে ব্ল্যাক দিয়ে দাগানো আছে গ্রিন দিয়ে দাগানো আছে মানে এগুলো আমার সিম্বল যে রেড থাকলে আসলে কি থাকতে পারে ব্ল্যাক থাকলে কি এখানে থাকতে পারে মানে আমি কালার দিয়েই আমি গোটা বাইবেলটাকে করে রাখি আরেকটা বিষয় যে বাইবেলটা কিনলে যেটা অন্য অন্য বাইবেলে পাবেন না অন্য অন্য বাংলাভাষী বাইবেলে পাবেন না সেটা হচ্ছে এই শেষের দিকে একটা লম্বা একটা আলোচনা করা আছে বাইবেল প্রসঙ্গে যেটা অন্য বাইবেলে পাবেন না আর প্রত্যেকটা বাইবেলের অধ্যায় যখন শুরু হচ্ছে তার একটা সামারি টানা আছে সংক্ষিপ্ত হয় যে এটা মূল বিশ্লেষণ গোটা অধ্যায়ের বিশ্লেষণ করা আছে এখান থেকে অনেক উপকারী জিনিস পাওয়া যায় যেমন বুক অফ হিব্রু শুরু হওয়ার আগেই দেখেন বুক অফ হিব্রু যেটা আছে হিব্রু শুরু হওয়ার আগে এই হিব্রু গ্রন্থটার সংকলন তার মূল কোডেক্সের অবস্থা কী এখানে একটা চ্যাপ্টার আছে হিব্রু পূর্বাভাস এটা সহজে অন্য বাইবেলে পাবেন না এই বুক অফ হিব্রুটা কীভাবে আসলো এর বিস্তীর্ণ ব্যাখ্যা লেখককে কত সালের পাণ্ডুলিপি পাওয়া যায় এইসব তথ্যগুলো এখানে দেওয়া আছে যেটা অন্য বাংলা বাইবেলে আপনি পাবেন না তবে এই সহজ বাংলা বাইবেলে এটা পাবেন আর শেষে একটা বিস্তীর্ণ একটা আলোচনা করা আছে সংক্ষিপ্ত একটা সামারি দেওয়া আছে ইন্ডেক্সের মতো সংক্ষিপ্ত গোটা বাইবেল এগুলো এগুলো বাইবেল কোনো অধ্যায় না তবে বাইবেলকে এগুলো একটা ধরে নিতে পারেন একটা নোট নোটের মতো এবং বাইবেলে যেসব ভাষাগুলো বুঝা আমাদের জন্য কঠিন তার শেষে একটা ফুটনোট দেওয়া আছে ফুটনোট থেকে এখানে আপনি অনেক কিছু দেখতে পাবেন মানে বাইবেলের এখানে প্রায় দেড়শো পৃষ্ঠা শেষে দেওয়া আছে যেটা বাইবেল নয় তবে বাইবেলের বিভিন্ন শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ এবং তার ফুটনোট অনেক কিছু দেওয়া আছে এখান থেকে আপনি পাবেন যেটা অন্য বাংলা বাইবেলে পাবেন না এবং এ বাইবেলটা পাওয়া খুব কঠিন সহজে হয়তো পাবেন না এই বাইবেলটা কারণ এগুলো খুব বেশি ছাপায় না এখানে আপনারা নিয়ে নিতে পারেন ঠিকানা আছে সিডি বুকস এটা কলকাতা থেকে আমাদের ছাপানো হয়েছে এটা পুরো ঠিকানা আপনারা এখান থেকে ফোন করে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন এটা গেল একটা বাইবেল আপনাদেরকে আরও কিছু বাইবেল দেখাই হ্যাঁ, এটা হচ্ছে তিব্বতিয়ান ভাষায় বাইবেল এই ভাষাটা হয়তো অনেকে বুঝতে পারবেন না তবে আমি মোটামুটি পড়তে পারি এই জন্য মানে এই ভাষাটা বাইবেলটা আমি রেখেছি যাতে বিভিন্ন ভার্সান রাখা জরুরি এটা তিব্বতিয়ান ভাষার এটা বাইবেল এই একটা বাইবেল গেল আরেকটা বাইবেল এটা হচ্ছে ইংলিশ কেজেভি এটা হচ্ছে কিংস জেন ভার্সন এটা কিংস জেন ভার্সন এটা দেখছেন দ্য হোলি বাইবেল এটা হচ্ছে revised standard version Catholic Bible ওগুলো প্রোটেস্ট্যান্ট এটা হচ্ছে ক্যাথলিক ভার্সনের রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সন এটা ফেয়ার বাইবেল আসলে এটাকে বলা হয় English English standard version Bible এটা এটা একটা আছে কেজেভি দেখতে পাচ্ছেন কিংস জেন ভার্সন বাইবেল এটা হচ্ছে Catholic question answer session Bible মানে এই বাইবেলটা এমনভাবে লেখা হয়েছে যেখানে প্রশ্ন উত্তরের মাধ্যমে সমস্ত কিছু করা হয়েছে সম্পূর্ণ বাইবেলটা আছে এটা একটা বাংলা বাইবেল ইআরভি e এই বাইবেলটাও সহজে আপনি হয়তো কিনতে পাবেন না অ্যাভেলেবেল নাই এই বাইবেলটাও আর এটা হচ্ছে কেরির অনুবাদ বাইবেল এটা হচ্ছে সাধু ভাষার কেরির অনুবাদ এই বাইবেলটা সাধু ভাষার তারপরে আছে এটা হচ্ছে ইংলিশ স্ট্যান্ডার্ড ভার্সন ইএসভি তারপরেরটাই দেখতে পাচ্ছেন ইএসভি e হ্যাঁ, এই বাইবেলটা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইএসবি বাইবেলটা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা আর এটা হচ্ছে মূল গ্রিক এবং হিব্রু ভাষায় হ্যাঁ এটা পাওয়া আপনাদের জন্য কঠিন হয়ে যাবে তবে এটা যদি অনলাইনে অর্ডারের মাধ্যমে পান তাহলে খুব ভালো তবে এই বাইবেলটা পাবেন না আমি এটা খুলে দেখাই এটা আমি খুলে দেখাই এটা মূল হচ্ছে এটা হচ্ছে গ্রিক মানে নিউ টেস্টুডেন্ট আছে নিউ টেস্টমেন্ট গ্রিক আর এটারই এটা হচ্ছে Hebrew Hebrew Bible Hebrew Bible এটা তো এটা দেখাই প্রথমে গ্রিক নিউ টেস্টমেন্ট এটা হচ্ছে নিউ টেস্টমেন্টের এটা গ্রিক ভাষা গ্রিকে আছে পুরোটা ম্যাথিউ এটা আর ওল্ড টেস্টমেন্ট আছে হিব্রুতে এটা সম্পূর্ণটা গ্রিক এটা হচ্ছে হিব্রু চলে আসলো এটা হচ্ছে হিব্রু যে ভার্সটা মোহাম্মদ সাল্লাম ভবিষ্যৎ আছে আমরা বলি পাঁচ অধ্যায় ষোলো নম্বর ভার্স এখানে পরিষ্কার লেখা আছে দেখেন দেখাই এখানে হিক্কো মামতা কিম ওখুল্লো মোহাম্মদিম এটা হচ্ছে মোহাম্মদিম জেহদুদি ওয়া জেহরাই বেনত এরুসালিম এখানে পরিষ্কার এই ভার্সটা হচ্ছে Song of Solomon chapter number five verse number sixteen যেটা অন্যান্য গ্রন্থে লিখেছে সং অফ সংস এটা লেখা থাকে এটা হচ্ছে হিব্রু বাইবেল এটা হিব্রু বাইবেল এবং গ্রিক দুটো আছে নিউ টেস্টমেন্ট আছে গ্রিকে ওল্ড টেস্টমেন্ট আছে হিব্রুতে এই বাইবেলটা সংগ্রহ করতে পারেন একটা ভালো মোহাম্মদ ইসলাম ভবিষ্যৎবাণীর নামটা পরিষ্কার আছে এটা হচ্ছে reference book by reference book Bible এটাও হয়তো মানে সহজে পাবেন না এটা খুব উন্নত মানের বাইবেল এটা এবং এর পৃষ্ঠাগুলোও হ্যাঁ খুব ভালোই ওটার দাম অনেক বেশি অনেক বেশি ইন্ডিয়াতে নিয়ে আসতে গিয়ে প্রায় থার্টি নাইন থাউজেন্ড খরচ হয়েছে উনচল্লিশ হাজার টাকা মতো পড়েছে এটা পেজগুলো অনেক ভালো এত মোটা বই কীভাবে দেখেন পড়ে থাকছে এ দেখেন কীভাবে পড়ে থাকছে কোনো ভাজ নেই প্রত্যেকটা এটা reference book Bible reference book Bible একটা সুবিধা হচ্ছে কি এর অনেকগুলো সুবিধা আছে তার মধ্যে একটা সুবিধা যে অনেক সময় খ্রিস্টানরা আউট অফ কনটেক্সট টানে যখন তার সঙ্গে আলোচনা করবেন আউট অফ কন্টেক্স তারা টানতে চাই তো সেই সময়তে কন্টেক্স আউট অফ কন্টেক্স টেনেও ওদের লাভ নেই যদি রেফারেন্স বুক বাইবেল থাকে তাহলে সেখান থেকে আপনি ধরে ফেলতে পারবেন যে আপনি যেটা কথা বলেছেন আপনাদের খ্রিস্টান বিশেষজ্ঞ তারা এখানে একটা যে পাশে যে রেফারেন্সটা দেয় আমি একটু বুঝিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন book of Deuteronomy chapter eighteen থেকে দেখাবো এখানে দেখবেন একটা পেজে লেখা একটা পেজ ফাঁকা মানে এখানে আপনি নোট করতে পারবেন গোটা বাইবেলটা এরকম এখানে ফাঁকা আছে নোট করতে পারবেন রেফারেন্স বুক বাইবেল আচ্ছা এই যে আমরা এখানে বুক অফ ডিটোনমি যে আমরা এইটিন এইটিন থেকে দলিলটা দিয়ে মোহাম্মদ হাসান ভবিষ্যৎবাণী প্রমাণ করার চেষ্টা করি প্রফিট দি এ প্রফিট তো এখানে লিখে দিয়েছে এটা জোহানের এক একুশ মানে এক একুশে যে প্রফিটের কথা বলা হয়েছে নিউ টেস্টমেন্টে ওল্ড টেস্টমেন্টে দ্য লাইক মোজেস ওই নবীন নবী হ্যাঁ, তো এভাবে অনেকগুলো দলিল খন্ড পাওয়া যায় রেফারেন্স বুক বাইবেলে বাইবেলে রেফারেন্স বুক বাইবেলে প্রত্যেকটা ভার্সের এখানে কনটেক্সটে দেওয়া আছে মানে প্রত্যেকটা রেফারেন্স দেওয়া আছে পাশে যে এই ভার্সটার কনটেক্সটা কী কোথায় আছে বাইবেলে এত মোটা বই কোথায় খুঁজে পাবে তো এইভাবে দেওয়া আছে এটা হচ্ছে reference book English Bible reference থাকবে পাশে আরেকটা দেখে আপনাকে এটা হচ্ছে এটাও একটা বাইবেল যেটা হচ্ছে হিব্রু এবং গ্রিক এবং এখানে যেটা আমাদের কোরআনের শব্দ শব্দ অনুবাদ আছে শব্দ শব্দ কোরআন যেটা থাকে এটা হচ্ছে সেই ধরনের লেখা আছে দেখেন হিব্রু গ্রিক অ্যান্ড ইংলিশ তিনটি ভাষাতে এটা বাইবেল তিনটি ভাষায় এটা বাইবেল এটাও অনেক বেশি দাম এটা প্রিফিক্স দেওয়া আছে এর সামনে এখানে বুঝতে পারবেন হ্যাঁ প্রথমে হিব্রু আছে তারপরে তার ইংলিশটা দেওয়া আছে মানে আমরা যেমন শব্দ শব্দ বলি আর ওপরে আছে স্ট্রং নাম্বার দেওয়া ওপরে প্রত্যেকটা strong number Roman strong number দেখে নশো ছিয়ানব্বই ছত্রিশ শূন্য পাঁচ তেরো কুড়ি এগুলো একটা ব্যাপার আছে এগুলো যারা স্ট্রং নাম্বার সম্পর্কে জানেন তারা বুঝতে পারবেন স্ট্রং নাম্বারের দ্বারা অনেক কিছু খণ্ডন করা যায় এবং খ্রিস্টানরা যে অনেক জায়গাতে অনেক সমস্যা করে এই যে মোহাম্মদকে দিন দুটোকে এক করে ফেলে এখান থেকে খণ্ডন করতে পারবেন এখানে প্রথমে আপনার ইগুলো দেওয়া আছে হিব্রু ওয়ার্ডগুলো দেওয়া আছে হিব্রু এবং গ্রিক এখানে সবগুলো দেওয়া আছে আপনি অক্ষরগুলো এখান থেকে দেখে নিতে পারেন এখানে যেমন আমরা বলি আলি এটা হচ্ছে আলিফ আলিফ এটা হচ্ছে বেথ এটা হচ্ছে গিমেল গিমেল মানে আরবি আর হিব্রোসেমেটিক ভাষা যেহেতু আমরা দাল মানে বলি জিম ওরা বলে জিমেল আমরা বলি দাল ওরা বলে দালেদ ঠিক আছে আমরা হা বলি তারা হা বলে যে ইউদ ভাব গাইন মানে এইভাবে মানে মনে রাখবেন যে হিব্রু ভাষা আর আরবি ভাষা সিমেট্রিক ভাষা দুটো ভাষা অনেকটাই একই ধরনের শুধু শব্দের পরিবর্তন আর অক্ষরের কিছু ভিন্নতা আছে এখানে এটা হচ্ছে মিম এটা মিম এটা নুন ঠিক আছে এখানে সবগুলো দেখা আছে পাশে লেগেছে এখানে এখানে আইন আইন এখানে সবগুলো আছে টোটাল অক্ষরগুলো এটা একটা আপনাদের জন্য ভালো এটা হচ্ছে হিব্রু নিউ ওল্ড টেস্টমেন্ট আছে হিব্রুতে প্রথমে দেওয়া আছে স্ট্রং নম্বর তারপর দেওয়া আছে হিব্রুটা তারপর দেওয়া আছে ইংলিশ ট্রান্সলেশন এই বাইবেলটা আর এখানে আছে এটা গ্রিক এটা নিউ টেস্টিমেন্ট গসপাল জোহান দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে গ্রিক এবং স্ট্রং নম্বর এবং ট্রান্সলেশন ইংলিশে এটাও ভালো এটা খুব ভালো এটা খ্রিস্টানদের মধ্যে মোহাম্মদ শব্দটা লেখা আছে বিয়াল্লিশ একষট্টি স্ট্রং নম্বর দিয়ে দেখতে পাচ্ছেন মোহাম্মদ মাহমাদ বিয়াল্লিশ একষট্টি আর মানে এইভাবে কি মানে স্ট্রং নম্বর দিয়ে অনেক কাজ করতে পারবেন এটা হিব্রু আর গ্রিক বাইবেল এটা যাই হোক আপনাদেরকে আরও কিছু দেখায় যেগুলো আসলে পাওয়া মুশকিল সেগুলো আপনাদেরকে একটু খুলে খুলে দেখাবো আর কি এটা হচ্ছে এসবিসিএল থেকে বাংলাদেশ বাইবেল সোসাইটি থেকে এটা ছাপিয়েছে পবিত্র বাইবেল এটা কিরির অনুবাদ এটাও একটা কিরির অনুবাদ বাইবেল তবে এটা চলিত ভাষায় চলিত ভাষায় আর না সরি এটা হচ্ছে আসামিয়া ভাষায় বাইবেল এটা অসমিয়া ভাষা এটা আসামিয়া ভাষাতে এই বাংলা বাইবেলটা এটা আসামিয়া ভাষা এটা বাংলার মতন সেম কিছু কিছু অক্ষরে পরিবর্তন থাকার ফলে এখানে বট আসলে মনে হচ্ছে এটা এখানে বন র আসামের র এর বয়ের নিচে পেট কাটা থাকে তো যাই হোক এটা আসামিয়া ভাষায় বাইবেল এই বাইবেলটা আর এটা হচ্ছে কেরির অনুবাদ এটা হচ্ছে সাধু ভাষা আর এর আগে দেখালাম যেটা সেটা হচ্ছে চলিত ভাষাই কেরির বাইবেল এটা সাধু ভাষা এটাও Bangla Bible Bangladesh Bible society থেকে ছাপানো এটা একটা কোয়েরির একটা ভিন্ন অনুবাদ এটা হচ্ছে কিতাবুল মুকাদ্দাসা এটা হচ্ছে মুসলিম ভার্সান মানে মুসলিমদের যেই ট্রামগুলো আমরা ব্যবহার করি সেই ট্রাম দিয়েই এই বাইবেলটাকে করা হয়েছে এটা একটা মানে ধোকাবাজি বাইবেল বলতে পারেন সমস্যা নেই এটা আর এটা হচ্ছে মঙ্গল বার্তা বাইবেল এটা মঙ্গল বার্তা বলতে এটা আসলে ক্যাথলিকদের বাইবেল এই বাইবেলটা হচ্ছে কি মঙ্গল বার্তা বাইবেল নিউ টেস্টমেন্ট আছে আর শ্যামাসঙ্গীতটা এখানে আছে তো এই বাইবেলের একটা লাভ কি এই বাইবেলে প্রত্যেকটা কোরআনের তাফসিলের মতো ফুটনোট দেওয়া আছে আপনি ব্যাখ্যা পাবেন প্রত্যেকটা ইসের এখানে ফুটনোট নিচে নয় নম্বর ফুটনোট তেরো নম্বর ভার্সের ফুটনোট এখানে সবগুলো আপনি ফুটনোট পেয়ে যাবেন ব্যাখ্যা পুরো বাইবেলটার ব্যাখ্যা আছে এটা এটা সেটা তাফসির বাইবেলের তাফসির যেটা খ্রিস্টানরা অনেকে বলে যে কোরআনের তাফসিল লাগে আমাদের বাইবেলের কোনো তাফসিল লাগে না এরা মিথ্যুক তাদের বাইবেলের অনেকগুলো কমেন্টারি ইংলিশ বাইবেল আছে বাংলাতেও দেখেন প্রত্যেকটা ব্যাখ্যা প্রত্যেকটা ভার্সের ব্যাখ্যা করেছে এটা সম্পূর্ণ বাইবেলটারই এটা ব্যাখ্যা আছে এটা মঙ্গল বার্তা বাইবেল এটা নিউ টেস্টিমেন্ট ওল্ড টেস্টিমেন্ট আছে এটা গেল মঙ্গল বার্তা বাংলা বাইবেল এটাও খুব সহজে হাতে পাওয়া যায় না দিতেও চায় না অনেক খ্রিস্টানরা মুসলিমদেরকে এটা দেখছেন এটা লেখাই আছে এখানে নিউ কিং জেন্স ভার্সন এর আগে আমি কিংস জেমস ভার্সন এটা নিউ কিং জেন্স ভার্সন এটা একটা লাভজনক কী আছে নিউ কিং জেন্স ভার্সন যদি নেন তাহলে এখানে রেড লেটার পেয়ে যাবেন রেড লেটার মানে যেসব কথাগুলো যিশু যিশুর কথা সেগুলোকে লাল দিয়ে দাগানো আছে দেখেন এ লাল কালার মানে এটা যিশুর কথা আর এগুলো যিশুর কথা না যেটা লাল সেটা যিশুর কথা জিএসের কথা এখানে লাল এগুলো জিজাসের কথা এটা এটা গোটা বাইবেলটা করা আছে লালগুলোকে মনে রাখবেন জিজাস বলছে জিএসের কথা জি এগুলো এটা যে নিউ কিংস ইনভেশনের একটা মানে এক্সট্রা ফেসিলিটি যে জিজাসের কথাগুলো আপনি রেডি পেয়ে যাবেন রেড লিটারে এটা হচ্ছে NIV Bible new international version এই বাইবেলটা এনআইভি এনআইভি এটারও একটা সুবিধা আছে এটাও এনআইভি বাইবেলটাও আপনি ই পেয়ে যাবেন রেড লিটার পেয়ে যাবেন জিএসের কথাগুলো লাল দিয়ে দাগানো দেখেন গোটা বাইবেলে জিজাসের কথা কত কম খ্রিস্টানরা বলে এটাই নাকি ইঞ্জিল শরীফ এত বড় পৃষ্ঠাতে মাত্র কয়টা পৃষ্ঠ কয় লাইন আছে জিজাসের কথা দেখলে বুঝতে পারবেন দেখেন কয় লাইন মাত্র এত বড় পৃষ্ঠাতে সবই অন্য মানুষের কথা জিজাসের কথা খুব কমই আছে বাইবেলে চিন্তা করে দেখেন এটা নিয়ে তারা আবার অনেক কথা বলে আমার যেগুলো দরকার সেগুলো আমি মানে ই করে রেখেছি আর কি এখন যেমন মার্কের মার্কের ষোলো অধ্যায়টা নয় থেকে এখানে লিখে আছে do not have verse nine to twenty মানে এখানে নয় থেকে কুড়ি পর্যন্ত ভার্স মূল পাণ্ডুলিপিতে ছিল না ওগুলো যে কোনো আমরা সময় সাপেক্ষে যখন আলোচনা করবো তখনই আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন তো এটা হচ্ছে NIV new international version Bible এটা আচ্ছা এটা দেখাই এটা হচ্ছে হিন্দি বাইবেল এটা হিন্দি বাইবেল এটা এটা হচ্ছে হিন্দি বাইবেল দেখানোর দরকার নেই হিন্দি বাইবেল এটা হচ্ছে তেলেগু ভাষায় বাইবেল তেলেগু ভাষা আর এটা হচ্ছে উর্দু ভাষায় বাইবেল কিতাবুল মুকাদ্দাস এটা এটা তেলেগু এটা হিন্দি এটা হচ্ছে উর্দু এটা ইঞ্জিল এটা তো আপনারা অনেকে দেখেছেন বাংলাদেশেও ছাপানো হয় এই ইঞ্জিলটা ইঞ্জিল শরীফ এটা হচ্ছে কিতাবুল মুকাদ্দাস কিতাবুল মুকাদ্দাস এটা হচ্ছে রোমান উর্দু ভাষা এটা উর্দু এটা রোমান উর্দু কিতাবুল মুকাদ্দাসটা আছে এটা আছে সাঁওতালিয়া ভাষায় বাইবেল সাঁওতালি ভাষায় এটা কিতাবুল মুকাদ্দাস এটা হিন্দিতে এটা পবিত্র বাইবেল হিন্দিতে আর এটা হচ্ছে কিতাবুল মুকাদ্দাস হিন্দিতে মানে এটা মুসলিম ভার্সনে আর ওটা হচ্ছে এমনি নর্মাল ভাষাতে তো পার্থক্য আছে এটা হচ্ছে ইঞ্জিলে বার্নাবাস যেটা খুব দুর্লভ্য যে মানে পাণ্ডুলভি ইঞ্জিলে বার্নাবাস এটা নিউ টেস্টিমেন্ট নতুন নিয়ম আর এটা কিছু রাইটারদের বয়েছে এটা একটা ইঞ্জিল শরীফ এটা ইঞ্জিল শরীফ অনেক পুরাতন এটা তো এই হলো মোটামুটি ধরেন বাইবেল পরিচিতি এগুলো বাইবেল পরিচিতি মানে বাইবেল তো একটাই কিন্তু বাইবেলের বিভিন্ন সংকলন বিভিন্ন ট্রান্সলেশন মানে ম্যানেজ করা জোগাড় করা এটা হচ্ছে মূল কাজ বাইবেলের আরও আছে বাইবেল আপনাকে দেখাচ্ছি আমি দেখাবো এগুলো একটু সরিয়ে রাখি এগুলো একটু সরিয়ে রাখি তারপরে বাইবেল প্রসঙ্গে জানার জন্য কোন কোন বই স্টাডি করার দরকার আমরা সেগুলো আপনাদেরকে একটু সংক্ষিপ্ত বলবো আচ্ছা এটা হচ্ছে শিশুতোষ বাইবেল বাচ্চা ছেলেদের জন্য বাইবেলের মূল মূল ভার্সগুলোকে দিয়ে তারা মানে চার কালারের রঙের ছবি গল্প দিয়ে তারা এইভাবে তারা সাজিয়েছে শিশুতোষ বাইবেল এটা শিশুতোষ বাইবেল এটা গেল এটা হচ্ছে এই বাইবেলটা আপনাদের যারা গবেষণা করেন তারা লাগবে নতুন আঙ্গারস বাইবেল হ্যান্ডবুক এটা পাঁচ হাজার কপির অধিক বিক্রিত সম্পূর্ণ রঙের সংস্করণ পঞ্চাশ পাঁচ লক্ষর উপরে তো এই বাইবেলটা হচ্ছে কি এই বাইবেলটা হচ্ছে বাইবেলের বিভিন্ন হিস্ট্রিক্যাল দিকগুলো ফোর কালারে দিয়ে এখানে ইতিহাসগুলো দেওয়া আছে এবং বাইবেলে ব্যাখ্যা দেওয়া আছে বাইবেলের যে সব জায়গা অনেক জায়গা আছে যে জায়গা কোথায় আপনি খুঁজে পাবেন না তো এখান থেকে আপনি মানে এটা একটা উইকিপিডিয়ার মতো বাইবেলের মানে সমস্ত বিষয়গুলো এখানে পেয়ে যাবেন অধিকাংশ যে মুসা আলাহিসাল্লাম দেখা যে এক জায়গাতে গেল জায়গাটা কোথায় ওখানে ছবি দেওয়া আছে এবং বাইবেলের মানে কঠিন কঠিন ভাষাগুলোর মানে ওগুলো তাফসির করা আছে ব্যাখ্যা করা আছে মানে এটা খুব গুরুত্বপূর্ণ বই আঙ্গালিশ বাইবেলটা এটা যারা গবেষণা করেন তার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং ইতিহাস সম্পর্কে যারা মধ্যপ্রাচ্যের ইতিহাস জানতে চান চার হাজার বছর আগেকার এটা সেখান থেকে পেয়ে যাবেন ইমানুয়েলের বই তো এখান থেকে আপনি অনেক তথ্য পাবেন এটা সম্পর্কে একদিনে বলা যাবে না গবেষকদের জন্য এটা খুব উপকারী যারা গবেষণা করতেছেন বাইবেল নিয়ে এটা পলে লেখা চিঠিগুলো কোন কোন চিঠি এখানে সব বিস্তারিত দেওয়া আছে পুরোটা বাইবেল মানে বাইবেল এটা বলতে পারেন এটা সানে নজুল যেটা মানে কোরআনের সানে নজুল একটা আলাদা আছে এটা বাইবেলের সানে নজুল এর প্রেক্ষাপট প্রেক্ষাপট সব কিছু লেখা আছে স্থান লোকেশন ট্র্যাক করা এগুলো সব কিছু এখান থেকে পেয়ে যাবেন পুরো দেখে বুঝতে পারছেন যে অধিকাংশ হিস্ট্রিক্যাল দিকগুলো আছে এবং গোটা বাইবেলটা আছে এটা জোহানের মানে এটা গোটা বাইবেলটাই এখানে আছে বাইবেলের সম্পূর্ণ বাইবেলটা এখানে পেয়ে যাবেন এটা জিসায় মানে বুক অফ এসায়া ঠিক আছে স্টের কিতাব এখানে যে ফার্স্ট চ্যানেল এটার মানে মূল মূল বিষয়গুলোকে এরা ছবি সহ স্থান দেখিয়ে দিয়েছে আরও ডকুমেন্ট যুক্ত করেছে গোটা বাইবেলের একটা ভালো একটা নতুন অ্যাঙ্গেলস বাইবেল এটা মূলত ইংলিশ ইংলিশ বই ছিল এটাকে পরবর্তী সময়তে বাংলাতে ট্রান্সলেশন করা হয়েছে ইংলিশ ভার্সনটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন বাংলাতে পাবেন না কারণ খুব বেশি ছাপায়নি সেই সময়তেই আমরা এগুলোকে সংগ্রহ করেছিলাম আরও কিছু বাইবেল দেখে আপনাকে হ্যাঁ এটা হচ্ছে কিতাবুল মুকাদ্দাস বাংলাদেশি ভাইরা এটা খুব বেশি বেশি দেখেছেন সমস্যা নেই এটা দেখানো প্রয়োজনও নেই এটা মুসলিম ভার্সনে বাংলা করেছে অনেক খ্রিস্টানরা মুসলিম বাইবেল বলে চালিয়ে দেয় তো যাই হোক আর একটা বই দেখাই এ বইটাও পাবেন না এ বইটাও খুঁজলেও হয়তো বা পাবেন না বিশ্বাসীদের বাইবেল টিকাহস্য নতুন নিয়ম উইলিয়াম ম্যাকডোনাল্ডের উইলিয়াম ম্যাকডোনাল্ড এটা ইংলিশ ছিল এটাকে বাংলা করা হয়েছে তবে এ বইটা হয়তো আপনারা পাবেন না এই বইটা সম্ভবত পাঁচ কপি ছিল সেই সময় আমি কিনেছিলাম তো এটা বাইবেল ছিল নিউ টেস্টিমেন্টের গোটা তফসির গোটাটাই তফসির প্রায় হাজার বারোশো পৃষ্ঠা আছে এবং বইটা সাইজটাও অনেক বড় এবং এখানে সম্পূর্ণ টিকা দেওয়া আছে হাজার এখানে পৃষ্ঠা আছে এটা গোটাটা শুধু নিউ টেস্টিমেন্টের ব্যাখ্যা এটা গোটা নিউ টেস্টিমেন্টের ব্যাখ্যা গ্রন্থ এই বাইবেলটা পাবেন না অনেক পাদরিদের কাছেও থাকে না এই আর পাবেন না সম্ভবত আমি অনেক আগেই এটা সংগ্রহ করেছি এটা পুরোটা বাইবেলের বিস্তারিত ব্যাখ্যা এটা ছোট্ট ভার্সের অনেক বড় ব্যাখ্যা এক পৃষ্ঠা করে ব্যাখ্যা সাইজ দেখে বুঝতে পারছেন নিউ টেস্টমেন্ট এটা হচ্ছে নিউ টেস্টমেন্ট এটা নিউ টেস্টমেন্ট এখানে এত ছোট বই তার ব্যাখ্যা করেছে দেখেন কত বড় তার ব্যাখ্যাটা দেখে নিন সাইজটা দেখে নিন সাইজটা গোটা বইটাই নিউ টেস্টমেন্ট এর ছোট বইও বই মাত্র সাড়ে তিনশো পৃষ্ঠায় হয়ে গেছে কিন্তু এত মোটা বই বারোশো পৃষ্ঠা প্রায় আর এত বড় মানে ব্যাখ্যা মানে চার গুণ ব্যাখ্যা আছে একটা একটা ভার্সের চার গুণ ব্যাখ্যা বড় বড় ব্যাখ্যা মানে খ্রিস্টানরা বলে তাদের নাকি ব্যাখ্যার প্রয়োজন হয় বাইবেলে নাকি ব্যাখ্যা এটা তাদের প্রতারণা খণ্ডনের জন্য এটা লাগবে আপনাদের আর একটা বাইবেল দেখাই হচ্ছে পবিত্র জুবলি বাইবেল এটা হচ্ছে মূলত ক্যাথলিকদের বাইবেল হ্যাঁ, ক্যাথলিকদের প্রোটেস্ট্যান্ট বাইবেল যেগুলো আছে ওগুলোতে ধরেন ছেষট্টিটা বই আছে এখানে সাতখানা বই বেশি আছে এটা আপনারা জুবলি বাইবেল এখানে দেখলে বুঝতে পারবেন সূচিপত্র প্রজ্ঞা পুস্তক এটা যেমন নর্মাল বাইবেলে পাওয়া যাবে না এটা বেনিসিটটা পাওয়া যাবে না বেনিসিটটা পাওয়া যায় না বারুকটাও পাওয়া যায় না মানে এই অনেকগুলো পুস্তক আছে সাতখানা পুস্তক আছে যেটা পাবেন না এই মাগবিও বংশরচিত এটাও নর্মাল বাইবেলে পাবেন না প্রতিষ্ঠান বাইবেলে এই দ্বিতীয় পুস্তকটা পাবেন না এগুলো যাই হোক এরকম সাতখানা পুস্তক বেশি আছে এটা জুবলি বাইবেল যেটাকে বলা হয় ক্যাথলিক বাইবেল এখানেও ক্যাথলিক বাইবেলটাতে একটা ভালো সুবিধা এরা পাশে রেফারেন্স কোড করে দিয়েছে অনেকগুলো রেফারেন্স যুক্ত করেছে এরা এবং কিছু কিছু জায়গাতে ফুটনোট লাগিয়েছে এটা হচ্ছে গেল জুবলি বাইবেল বিস্তারিত দেখাচ্ছি না আরেকটা নতুন বাইবেল দেখাই এটা হচ্ছে পবিত্র বাইবেল পুরাতন নতুন নিয়ম বাংলা এবং ইংরেজি অনুবাদ সহ ঠিক আছে এখানে লাভ কি এখানে একসঙ্গে দুটো ভার্সন পেয়ে যাবেন একই পৃষ্ঠায় প্রথমে ইংরেজি আছে এ বাংলা ইংরেজি বাংলা গোটা বইবেলটা একসঙ্গে ইংরেজি বাংলা দুটো একসঙ্গে আছে পাশাপাশি ইংরেজি আর এটা বাংলা গোটাটা গোটাটা ইংরেজি বাংলা এটা ভালো একসঙ্গে দুটো ভার্সন পেয়ে যাচ্ছেন এটা পেজটাও খুব ভালো পেজটা লেদার দেওয়া আছে আরেকটা বাংলা বাইবেল দেখায় এই বাইবেলটাও সম্ভবত কঠিন হয়ে যাবে পেতে পারেন কঠিন হয়ে যাবে এই ভার্সনটা যোগাযোগ করা এটা যে বিজয় বাইবেল একটি পূর্ণ অধ্যয়ন বাইবেল এটা ওল্ড টেস্টেন্ট নিউ টেস্টেন্ট গোটা আছে এটার পেজটাও খুব সুন্দর লেদার বাইল্ডিং এটা প্রথমে ফোর কালার দেওয়া আছে হ্যাঁ, এটা কি এটা বাইবেলে বিস্তীর্ণ ব্যাখ্যা আছে এখানে এটুক মূল ভার্স এগুলো ব্যাখ্যা টিকা ফুট তফসির এটা সারা করা হয়েছে ব্যাখ্যা করা আছে পুরো বাইবেলটা এটা ব্যাখ্যা করা আছে ওল্ড টেস্টমেন্ট নিউ টেস্টমেন্টের বিজয় বাইবেল এটা অনেক খ্রিস্টান মিশনারিরা পড়ে বাইবেলের বিস্তৃত তফসির করার জন্য কিন্তু তারা ধোকা দেয় যে তাদের বাইবেলে নাকি তফসির লাগে না কিন্তু প্রত্যেকটা তফসির আছে এখানে এটা বিজয় বাইবেল এখানে ফুটনোটও দেওয়া আছে রেফারেন্স দেওয়া আছে যে এই প্রাসঙ্গিক রেফারেন্সগুলো সব দেওয়া আছে পাশে প্রাসঙ্গিক রেফারেন্স সবগুলো প্রাসঙ্গিক রেফারেন্স প্লাস এখানে ফুটনোট বড় বড় ফুটনোট এটাও ভালো বইটার সাইজেও বড় বইটার সাইজেও অনেক বড় অন্য অন্য বইয়ের তুলনায় পেজ পেজগুলো খুব ভালো ব্যান্ডিংটা খুব ভালো করেছে মানে গোটা এত মোটা বই ছেড়ে দিলেও মানে কোনো কোনা প্রত্যেকটা পড়তে পারবেন ভাজ হয়ে যাবে না এটা তারপরে নোট করার জন্য শেষে একটা পেজ দেওয়া আছে প্রত্যেকটা অধ্যায়ের বিজয় বাইবেল এটা ভালো এটা খারাপ না এটা গেল আর কিছু বাইবেল আপনাকে দেখাবো আর কিছু হ্যাঁ ট্রান্সলেশন এটা হচ্ছে দ্য ফ্রম দ্য সিয়াটিক ট্রান্সলেশন এটা হচ্ছে সিয়াটিকেশ আঠারোশো চুরানব্বই সালের এটা ট্রান্সলেশন করা হয়েছে এটা হচ্ছে জিজাসের তথাকথিত কুশবিদ্ধ তথা আকাশে উঠে যাওয়ার প্রায় চারশো বছর পরের এটা কোডেক্স এটা পাণ্ডুলিপি এই পাণ্ডুলিপিটাকে এটা ইংরেজি ভার্সনে করা হয়েছে মানে মূল কোডেক্স যেমন আছে সেইভাবে এটাকে ইংরেজিতে করা আছে দেখলে বুঝতে পারবেন এখানে এরপরে ডট ডট ডট ডট মানে মূল পাণ্ডুলিপিতে কী শব্দ ছিল এটা বুঝতে পারেনি তার জন্য ফাঁকা রেখেছে প্রত্যেকটা ডট ডট ডট দেওয়া হচ্ছে মানে মূল পাণ্ডুলিপিটা এতই ছেঁড়া মানে ছেঁড়া ছিল এতই অস্পষ্ট লেখা ছিল যেগুলো বুঝতে পারেনি সেগুলোকে ডট ডট ডট ডট দিয়ে রেখে দিয়েছে আর পাশে এখানে লিখে দিয়েছে যেখানে ডট ডটের উদ্দেশ্য কি বর্তমান বাইবেল এখন এখানে কি যুক্ত হয়েছে মানে এটা আছে এক্সরেটেক বাইবেল এটা প্রকাশনীর নাম এটা ইংল্যান্ড থেকে নিয়ে এসেছে নিয়ে আসা হয়েছিল এটা আছে এটা আরও অনেকগুলো পাণ্ডুলিপি আছে কোডেক্স সিনাইটিকাস আছে আলেকজান্ড্রিয়ান আছে ও কোডেক্সগুলো আপাতত এই মুহূর্তে দেখাতে পারছি না লাইব্রেরিতে আছে তবে এটা মানে এটা হচ্ছে কোডেক্স মূল কোডেক্স মানে পাণ্ডুলিপিকে ইংলিশ ট্রান্সলেশন করা হুবহু ইংলিশ ট্রান্সলেশন করা এখানে ডট ডট ডট দেওয়া আছে মানে এখানে শব্দ মূল পাণ্ডুলিপি কী শব্দ ছিল বুঝতে পারেনি তার জন্য এটা ওইভাবে রেখেছে মানে মূল গ্রিক যেটা ছিল গ্রিক বাইবেল ওটারই কোডেক্স মানে এটা মানে পাণ্ডুলিপি বই আকারে বের হয়েছে কিছুদিন আগে আমি এটাকে সংগ্রহ করেছি এই গেল বই কিছু বই দেখায় যেটা খ্রিস্টান রাইটারদের লেখা বিভিন্ন প্রাসঙ্গিক বই তারা লিখেছে দেখাই কিছু বই এবারটা হচ্ছে মান্না প্রথম খণ্ড তৃতীয় পর্ব মান্না এই যে মুসা ইসলাম কেন্দ্রিক একটা বাইবেলের একটা ঘটনা আছে কোরআনও আছে যে আল্লাহ আকাশ থেকে মান্না অবতীর্ণ করতে নবী মুসার জন্য ওই মান্না দ্বারা উদ্দেশ্য কি এই মর্ম একটা বিস্তৃত ব্যাখ্যা গ্রন্থ বই এটা হচ্ছে নতুন নিয়মের পরিক্রমা এটা এটা একটা তাফসির নতুন নিয়মের পরিক্রমা মানে এখানে বলতে পারে ডিকশনারি এটা নতুন নিয়মের ডিকশনারি বাইবেলের এ বইটা সহজে সব জায়গাতে পাওয়া যায় না চেষ্টা করলে বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন বাংলাদেশ থেকে বইটা ছাপিয়েছে নতুন নিয়মের পরিক্রমা এটা হচ্ছে পুরাতন নিয়মের পরিক্রমা এটাও এটাও মানে এটা ডিকশনারি বাইবেল ডিকশনারি বলা হয়ে গেল মূলত এই পরিক্রমাগুলো থেকে অনেক কিছু তথ্য পাবেন প্রচুর তথ্য পাওয়া যায় যারা গবেষণা করবেন তার জন্য বইগুলো দরকার আছে বাংলাদেশের খ্রিস্টান মণ্ডলীর ইতিহাস বাংলাদেশে কীভাবে খ্রিস্টান ধর্ম আসলো কীভাবে প্রচার হলো হ্যাঁ এটা অনেক পুরাতন বই হ্যাঁ, হলুদ হয়ে গেছে পিসগুলো তো এটা পড়লে বুঝতে পারবেন যে খ্রিস্টানরা যে কত রকমের প্রতারণা করে বাংলাদেশে ঢুকেছে তার মানে এখানে ইতিহাস তার লিখে রেখেছে আসলে এই বইগুলো তো সবার হাতে যায় না যারা মানে বুক প্রেমী তাদের কাছে ইনশাল্লাহ অটোমেটিক চলে আসবে আর হচ্ছে বাইবেলের ইতিহাস বাইবেলের ইতিহাস প্রসঙ্গে আছে বাইবেল সংকলনের ইতিহাস থেকে শুরু করে সব কিছুই আছে এখানে বাইবেলের তা অনুবাদ কখন থেকে করা হলো ইতিহাস বাইবেলের প্রত্যেকটা পুস্তকের ব্যাপারে মানে সংক্ষিপ্ত লেখা আছে বাইবেলের ইতিহাস খ্রিস্টানরা বলে না যে তাদের বাইবেল নাকি আসমাই গ্রন্থ তো এইসব বইগুলো পড়লে বোঝা যাবে তাদের মানে কি কিভাবে বাইবেলকে কতবার বিকৃত করা হয়েছে এটা হচ্ছে বাইবেলের অভিধান বাইবেলের যেসব শব্দগুলো জটিল সেই শব্দগুলোর বিস্তারিত ব্যাখ্যা করা আছে এখানে যেসব শব্দগুলো জটিল তিবরিয়া তিবরিয়া এটা যে তিবনি এগুলো মানে হিব্রু শব্দের ব্যাখ্যা অনেক হিব্রু শব্দ এখানে ব্যাখ্যা আছে গোটাটাই এটা বাইবেলের অভিধান অনেক মোটা তিনশো পৃষ্ঠা প্রায় এটা তিনশো পৃষ্ঠা হচ্ছে এখানে ডবল হবে নিউ টেস্টমেন্ট আর ওল্ড টেস্টমেন্ট মোটা ছয়শো পৃষ্ঠা মতো এটা বাইবেলের অভিধান এটা পড়তে পারেন বাইবেলকে বেশি বেশি গবেষণা করার জন্য যারা বাইবেল নিয়ে গবেষণা করতে যাচ্ছেন তারা আরও কিছু বই দেখাই আপনাদেরকে কলকি কাজের নীতিমালা এখানে একটা তাদের লিখিত একটি বই আশ্রার বই বাইবেলের নারী প্রসঙ্গে কি বলা হয়েছে আমি সেই নারী পবিত্র নতুন নিয়মের বিষয়ে সময়সূচি প্রভু যীশু খ্রিস্ট কে ঠিক আছে হজরত ইয়াহিয়া পথ প্রদর্শনে বিষয়ে লেখা হয়েছে যিশু কবরে নেই এ বিষয়টা লেখা আছে খোদা এক মুসলিমকে ধোকা দেওয়ার জন্য ঈশ্বরকে খোদা বলে চালিয়ে দিয়েছে মুসলিম ভার্সানে প্রত্যেক খ্রিস্টানকে কি কি জানা উচিত মানে তাদের আকেদার বই এগুলো এটা তাদের আকেদা বই ইসাই ধর্মতত্ত্ব ইমানের যৌক্তিকতা ইসা মাসির জীবনী ও শিক্ষা বাইবেলের চব্বিশটি গল্প প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থান আরও আছে পবিত্র আত্মা সম্পর্কে বইটা নিজে নিজে বাইবেল অধ্যয়ন করুন বাইবেল অধ্যয়ন করার জন্য কিছু নিদর্শন দেওয়া আছে হিন্দু ও খ্রিস্টান ধর্ম এটা হিন্দু খ্রিস্টান ধর্মের সঙ্গে সাদৃশ্য দেখানো হয়েছে এসব খ্রিস্টানদের লেখা বই মানে কি একটা হিন্দুকে কীভাবে দাওয়াত দিতে হবে তার জন্য এ বইটা লিখেছে আরও বই লেখা আছে এখানে ডাইরেক্ট ফিন্স একজনের আত্মজীবনী সে একজন অন্য ধর্মের অনুসারে কীভাবে মুসলিম খ্রিস্টান হয়েছে সে বিষয়ে খ্রিস্ট ধর্মের মৌলিক সত্য এটা হলো বীর সন্ন্যাসী সুন্দর জীবনী মানে একজন হিন্দু থেকে খ্রিস্টান হয়েছিল তার বিষয়ে জীবনী এটা এটা হচ্ছে যিশুর জীবনী প্রথম মণ্ডলী মানে খ্রিস্টানদের মণ্ডলী গির্জা কেন্দ্রিক আলোচনা বাইবেল কিসের মতো খ্রিস্টানদের বিশ্বাস ও জীবন এগুলো এক একটা বিষয়ে পরবর্তী সময় রিভিউ দেওয়া যাবে এত বই তো রিভিউ একদিনে দেওয়া সম্ভব নয় পরবর্তী সময়তে আমরা চেষ্টা করব রিভিউ দেওয়ার বইগুলো কেমন ছিলেন তা তুমি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো মানে খ্রিস্টান ধর্মের ইমান আকিদা গল্পের এগুলো বই যেন আমরা ইসলামিক বিভিন্ন বই পড়ি ঠিক ওই ধরনের বই আর একটা বই দেখাবো গুরুত্বপূর্ণ বই ওইটা পঁয়ত্রিশ খণ্ডের বই ওটা এটা দেখাই এটা দেখাচ্ছি এটা হচ্ছে বাইবেলের সম্পূর্ণ বই ই আছে জোহনের পত্রগুলো মানে বুক মানে গসপল জন জনের এটা তাফসির এটা একটা খণ্ডের তফসির মানে এটা বাইবেলের টোটালে সমস্ত খণ্ডের তফসির আছে এটা ছেষট্টিটা মানে বই আছে আলাদা আলাদা প্রত্যেকটা অধ্যায়ের আলাদা আলাদা তাফসির করা হয়েছে এটা ঠিক আছে কলিশীদের কাছে লেখা পলের চিঠির ব্যাখ্যা বুঝতে পারছেন এটা হচ্ছে হাগা পুস্তকের টিকা মানে ব্যাখ্যা গ্রন্থ এটা হচ্ছে জহুসুয়া পুস্তকের ব্যাখ্যা এবং বিচার কর্তৃ বিবরণের টিকা মানে এটা বাইবেলে পুরো বাইবেলটার এটা খণ্ড খণ্ড করে বের করেছে ডানিয়েল পুস্তকের ব্যাখ্যা বুক অফ ডানিয়েলের ব্যাখ্যা বুক অফ শ্যামলের ব্যাখ্যা ফার্স্ট শ্যামলের পুস্তকের ব্যাখ্যা এটা হচ্ছে মালাখি পুস্তকের ব্যাখ্যা এটা হচ্ছে আদি পুস্তক বুক অফ জেনেসিস জেনেসিসের এটা ব্যাখ্যা গ্রন্থ এটা বুঝতে পারছেন মানে বুক অফ জেনেসিস আদি পুস্তকের টিকা মানে সম্পূর্ণ একটা ব্যাখ্যা দেওয়া আছে গোটা তাফসির মানে খণ্ড খণ্ড করে তাফসিরটা এর হচ্ছে মার্চ বুক অফ মার্কের টিকা বুঝতে পারছেন মার্ক কতটা আর মোটা কত মোটো তারা ব্যাখ্যা করেছে এটা এটা ব্যাখ্যা গ্রন্থ এটা হচ্ছে গীত সংহিতা পুস্তকের টিকা দ্বিতীয় খণ্ড মানে এর প্রথম খণ্ড আছে গীত সংহিতা এটা হচ্ছে সুসমাচারে ফিরে আসো এটা বাইবেলের সুসমাচার ইঞ্জিলে ফিরে আসার জন্য একটা তাদের মোটিভেট পুস্তক এটা হচ্ছে প্রেরিত পুস্তকের ব্যাখ্যা বুক অফ অ্যাক্সের ব্যাখ্যা এটা এটা হচ্ছে গালতিয়া পত্রের টিকা এটা হচ্ছে আমস ভাববাদী পুস্তকের টিকা এটা হচ্ছে বুক অফ ইফশিয়ার এবং পেরিত পলের পত্রের টিকা মানে ব্যাখ্যা গ্রন্থ বুক অফ জেরেমিয়া পুস্তকের ব্যাখ্যা এটা হচ্ছে প্রকাশিত বাক্যের টিকা বুক অফ ইয়োবের টিকা ইয়োব পুস্তকের টিকা এটা হচ্ছে সখরিয়া পুস্তকের টিকা এটা হচ্ছে পালকীয় পত্রের টিকা বুক অফ রোমিও টিকা তারপরে বুক অফ জহিস্কিল মানে এসকিল বুক অফ স্কিলের টিকা এটা হচ্ছে মথিলিখিত সুসমাচারের টিকা মানে এটা বাইবেলের প্রত্যেকটা টিকা আছে ঠিক আছে এখানে আপনি পেয়ে যাবেন ফিলিপের ফিলিপ পত্রের টিকা বুক অফ ইব্রিও জোহানের প্রথম পত্রের টিকা ফার্স্ট জোহানের লুকের গসপল অফ লুকের টিকা এটা আছে আচ্ছা, গোটা বাইবেলটার টিকা এইভাবে কি বুক অফ সেকেন্ড শ্যামিল আছে দ্বিতীয় বিবরণী আছে তাছে পিতরে প্রথম পত্রের টিকা গীত সংহিতার টিকা গীত সংহিতা লেবিয়া পুস্তকের টিকা বুকাম শিশুগণের পুস্তকের টিকা আর অনেকগুলো বই আছে এই বইগুলো আপনাদেরকে মোটামুটি দেখালাম আর অনেক বই আছে যাই হোক আমি আপনাকে মূল মূল বইগুলো দেখালাম যে বাইবেলের ব্যাখ্যা গ্রন্থ টিকা গ্রন্থ এবং বাইবেলের বিভিন্ন ভার্সন এগুলো দেখালাম আর বাইবেল স্টাডি করার জন্য অনেকগুলো বই আছে তো যারা বাংলাদেশি আপনারা দেখছেন তাদের জন্য বলবো যে বাইবেলকে গবেষণা করার জন্য বাংলাদেশ থেকে যে বই বই আরেকটা দেখায় এই যে তানাক এটা ইহুদিদের ধর্মগ্রন্থ তানাক আছে তানাক এটা হিব্রু আর ইংলিশ ভাষায় আছে হিব্রু আর ইংলিশ ভাষায় তানাকটা আছে আপনারা এটা দেখে নিতে পারেন এই দেখেন প্রথমে হিব্রু তারপর ইংলিশ জুস বাইবেল এটা তানাক ইহুদিদের ধর্মগ্রন্থ তানাক প্রথমে হিব্রু তারপর ইংলিশ গোটাটাই আছে সম্পূর্ণ এই যে তানাক তানাক গেল এটা আর আরও কিছু বাইবেল আছে ওটা লাইব্রেরিতে আছে এই মুহূর্তে দেখাতে পারছি না আর বাইবেল প্রসঙ্গে জানার জন্য যে বইগুলো মুসলিম হিসেবে পড়তে পারেন প্রথমে বাইবেল কোরআন বিজ্ঞান মহেশ বুকাইলির এই বইটা পড়লে বুঝতে পারবেন একটা বিষয় আসলে এটা আমি বাংলাদেশের রকমাই থেকে অর্ডার দিয়ে কিনেছিলাম এখানে বইগুলো মানে আসলে বইগুলো কোথায় সংগ্রহ করি অনেকের মধ্যে প্রশ্ন আছে আসলে আমি বই যেখানে পাই সেখানেই সংগ্রহ করি বাংলাদেশ তো বাংলাদেশ আসাম বিহার ঝাড়খণ্ড ইন্ডিয়া যেখানে পাই সেখান থেকে কিনে ফেলি আচ্ছা ইঞ্জিল প্রচলিত ইঞ্জিল একটা পর্যালোচনা এটা একজন মুসলিম খ্রিস্টান হয়ে গেছিল পরে আবার মুসলিম হয়ে ফিরে এসে এ বইটা লিখেছে মৌলানা মুন্সি মোহাম্মদ মুহিউদ্দিন ইনি বাইবেলের নতুন নিয়মের নিউ টেস্টমেন্টের উনি প্রত্যেকটা ভার্সের ব্যাখ্যা দিয়েছেন ব্যাখ্যা করেছেন টিকা লাগিয়েছেন এ বইটা পড়তে পারেন ভালো কোরআনের আলোকে ব্যাখ্যা লাগিয়েছেন এটা একটা গেল এজ খ্রিস্টান ধর্মের স্বরূপ এটা জাস্টিস তাকি উসমানির একটি বই খ্রিস্টান ধর্মের বিভিন্ন আকিদাগুলোকে খণ্ডন করা হয়েছে ভালো বই সংক্ষিপ্ততে খুবই ভালো বই এখানে অনেক অনেক বিষয় ঢুকানো হয়েছে সংক্ষিপ্ততে যথেষ্ট এ বইটা আরেকটা বই দেখাই ক্যারিন স্টিংয়ের বাইবেল সংক্ষিপ্ত ইতিহাস এটা বাইবেলের ইতিহাস শকর হাসান অনুবাদ করেছে ভালো এটা বাইবেলের ইতিহাস প্রসঙ্গে ব্যাকগ্রাউন্ড জানার জন্য এটা দ্য বাইবেল বায়োগ্রাফি বাইবেলের বায়োগ্রাফি জানার জন্য এগুলোটা ভালো বই পড়তে পারেন মানে এগুলো বাইবেলকে জানার জন্য আগে এগুলো পড়তে হবে আর বাইবেলের আকিদা খণ্ডন খণ্ডন আকিদা বিতর্কিত বিষয় মিলে খ্রিস্টান ধর্ম স্বরূপ এই বইটা আছে আরও অনেক বই আছে যাই হোক আমি জাস্ট এর মধ্যে সবগুলো তো নিয়ে আসিনি আর আরেকটা বই যে বাইবেল শরীফ প্রসঙ্গে জানতে হলে আপনি রহমতুল্লাহ নবী রহিমাহুল্লার খন্দকার আব্দুল জাহাঙ্গীর রচনা করেছেন বাংলাতে অনুবাদ করেছেন এ বইটার তিনটে খণ্ড আছে এই তিনটে খণ্ড আপনি পড়তে পারেন এই তিনটে খণ্ড যদি পড়েন অন্তত খ্রিস্টান ধর্মের যত ভাগতাবাজি আছে তার ফিফটি পার্সেন্ট পেয়ে যাবেন এ বইটা তো বাংলাদেশে অ্যাভেলেবেল খন্দকার আব্দুল জাহাঙ্গীর রহিমাহুল্লাহ এ বইটাকে অনুবাদ করেছেন আর বাইবেলের ব্যাপারে জানতে হলে বাইবেল পরিচিতি ও পর্যালোচনা এ বইটা অ্যাভেলেবেল বাংলাদেশে এ বইটা প্রায় সাতশো পৃষ্ঠার বই এ বইটা পড়লেই যথেষ্ট হ্যাঁ যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ মুসলিমদের জন্য আর সেটা আমি দিদাতে পুরো সেট রাখতে পারেন আমি দিদাতে একটা একটা বই দেখাই খ্রিস্টান ধর্মতত্ত্ব এবং ইসলাম আমি দিদাতে পুরো সেট রাখতে পারেন খন্দকার আব্দুল জাহাঙ্গীর স্যারের আরও বই আছে ওগুলো সব ওপরে আছে ওই মুহূর্তে দেখাচ্ছি না উপরে সব খ্রিস্টান ধর্ম উপরে ওগুলো বই আছে ওপরে ওপরে আছে এদিকে কিছু খ্রিস্টান ধর্মের বই আছে আরবি কিছু বই আছে তো যাই হোক আমি মোটামুটি যেগুলো আপনার বাইবেলের মূল মূল বইগুলো সেগুলো দেখালাম সংক্ষিপ্ত বইগুলো তো আপনারা মার্কেট থেকে কিনতে পাবেন তো সুপ্রিয় শ্রোতা মণ্ডলী অনেক লম্বাও হয়ে গেল এ বইগুলো আপনারা যেগুলো দেখালাম আপনারা বাংলাদেশে যদি খোঁজার চেষ্টা করেন ইনশাল্লাহ অধিকাংশ বই বাংলাদেশ থেকে পেয়ে যাবেন অধিকাংশ বই পাবেন কারণ এ বইগুলো সব বাংলাদেশ থেকে ছাপানো এ বইগুলো দেখছেন যেগুলো আপনাকে ব্যাখ্যা গ্রন্থ দেখালাম মঙ্গলবার্তা বাইবেল ওটাও বাংলাদেশ থেকে ছাপানো কেরি বাইবেল ওটা বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে পেয়ে যাবেন ইংরেজি বাইবেলগুলো তো অনলাইনে অর্ডার দিলেই পেয়ে যাবেন বা যারা বিদেশে আছে ইংল্যান্ডে আছে আমেরিকায় আছে প্রবাসী আছে তাদেরকে বললেই সহযোগিতা করতে পারবে আর যারা বই গিফট করতে চাইছেন যারা বই গিফট <laughs> করতে যদি আমাকে চান তো আমার সঙ্গে যোগাযোগ করবেন বই গিফট করেন আমরা বই পড়ি অনেকে আছে পড়তে চায় না তো আমাদের পড়তে ভালো লাগে তো আমাদেরকে যত বই উপহার স্বরূপ যদি দেন তাহলে টাকা পয়সা লাগবে না আমাদের বই পাঠিয়ে দেন আমাদের ঠিকানা ফেসবুকে দেওয়া আছে বই পাঠিয়ে দেন যে কোনো বই পাঠিয়ে দেন হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্ম যে কোনো বই পাঠিয়ে দেন ঠিকানাতে ইনশাল্লাহ বইটা আমরা গিফট পাওয়ার পরে বইটা সম্পূর্ণ পরে একটা রিভিউ দিয়ে দেবো আর বই যখন পাঠাবেন বইয়ের মধ্যে কোনো একটা চিঠি কোনো পত্র লিখে দিবেন যে বইটা কেন দিয়েছেন কি রিভিউ চাইছেন ইনশাল্লাহ আমরা বইটা সম্পূর্ণ পড়ে আপনাদেরকে রিভিউ জানিয়ে দেবো সুপ্রস্তুতা মন্ডলী যারা এতক্ষণ ধরে দেখলেন আমাদের এই ভিডিও আমার খ্রিস্টান ধর্মের সংক্ষিপ্ত ছোট্ট একটা লাইব্রেরি পরবর্তী সময়তে আমরা ইসলামের ওপরে কি কি বই আছে বিভিন্ন ভাগ করব যে শিয়াদের বই আমার লাইব্রেরিতে কোনগুলো আছে তারপরে কাদিয়ানিদের বই কিভাবে মানে কতগুলো আছে মানে সবগুলো দেখাবো স্টাডি করার জন্য হিজবুত তহিদের আহলে কোরআনদের দেবন্দীদের বেরুলবিদের আহলে হাদিসদের সবগুলো আলাদা আলাদা করে দেখাবো তারপরে মূল বই হাদিসের বই তাফসিরের বই ফিকার বই এগুলো দেখাবেন ইনশাআল্লাহ আর যারা বই দিতে চাইছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমার নম্বরে যোগাযোগ করবেন বইয়ের মধ্যে একটা চিঠি লিখে পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ বই পড়ে তারপরে আমরা রিভিউ জানাবো ইনশাআল্লাহ আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি অমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ